পরিচয় দেওয়ার সময় নাই একবার ঠেলা দিছে খুব পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাইদের জিগা তেলোয়ার কেটা আজকের ঘটনা কি এই সময় কম শুরু করো সবার করো মোলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সে লেনে কা পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা А я с Оренбургом фонтанчик с черным дельфином И в жизни видел лишь পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা А я с Оренбургом фонтанчик с черным дельфином И в жизни видел лишь हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা এই বটে এত ভাব তোর আমাদের চায়া খাইছে ভাত ইদানিং তোর মোটর সাইকেল এলাকা করতেছিস তুই কর সামনে পাইলে তোর জায়গা দেবো কই সেটা চাপুর ফাট ভাই তো মিললো না না মিললি তোর বাবার কি বেটা আদর্শ বাবার অবশ্য আবার গ্যাংস্টার ছেলে আমি এটা আমার কথা না আমার শত্রুদের কথা পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা কারা গভীর কাঁদে কেন ছেলেরা ছেলেরা হাজার পরিমাণ কান্না করে না আর মেয়েরা তো একটা লিপস্টিক হারিয়ে গেলে কান্না করে তুমি মশা হলে আমি কয়েল জ্বালিয়ে দেব আর তুমি আমার না হলে পুরো পৃথিবী ওলট পালট করে দেব প্রতিটা মসজিদে শান্তি বিক্রি করা হয় কিন্তু আফসোস সেখানে ক্রেতার অভাব এই শহরে ঘুরে দেখলাম সুখের চাইতে দুঃখের বাকি বেশি তাই আমি দুঃখেই অনেক ভালো আছি ভাই দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা <laughs>